ভালোবাসি তাকে যদি সে জানতো আমাকে আপন তবে সে মানত কত যে ভালোবাসি তাকে যদি সে জানত আমাকে আপন তবে সে মানত হৃদয়ে ওঠে যা গেছে যত হিসেব রেখেছ কি তুমি আমি ভাবনায় রত চিঠি আছে যত হিসেব রেখেছো পাইনি আজ সেই সম্মান কত যে ভালোবাসি তাকে যদি সে জানত আমাকে আপন তবে সে মানত ফাটল ধরেছে দৈর্যের মাঝে রাত কেটে হয়েছে ভো তার চিন্তায় সে তো জানে না I told them. যেখানে হাজার হাজার মাইল পার হওয়া আছে বাকি মনে হয় বোঝে না তাকে ছাড়া কোথাও কিছুতে মন বসে না কত যে ভালোবাসি তাকে যদি সে জানতো আমাকে আপন তবে সে মানত সে যদি জানতো আমাকে আপন তবে সে মা